একটাই ডায়লগ তাই তো আরে মা আমি তো তোমার কাজ করতে চাই তোমার হেল্প করতে চাই আর যখনই তোমার হেল্প করতে চাই তখন তুমি কি বলো তো তাই না হবে না কিছুতেই যা তাহলে আমি করবো কি যখন হেল্প করতে চাই তখন বলে হেল্প করিস না আর যখন বসে থাকি তখন বলে আমার একটা হেল্প করে না করবো কি ও মা গো আমাকে কাজ করে পুরো উদ্ধার করে দিয়েছে ওরে বাবা রে পুরো পৃথিবী কিনে নিয়েছিস তো আমাকে হেল্প করে হ্যাঁ মনে সারাক্ষণ ফোনের মধ্যে বসে আছে আর হেল্প করছে আমার হ্যাঁ হেল্প করছে হ্যাঁ আমাকে তো আমি তো আরামে শুয়ে আছি এখানে না আমি তো ওখানে শুয়ে আছি আর তুই তো সারাক্ষণ কাজ করে করে আমাকে উদ্ধার করে দিচ্ছিস কাজ দেখাচ্ছে আমাকে এই মা ভালো হচ্ছে না একদম ফালতু কথা বলবে না আজকে আমি তোমার হেল্প করেই ছাড়বো তুমি যত মানা করো না কেন বলো বলো আমাকে কি কাজ করতে হবে বলো আমি আজকে করেই ছাড়বো বলো আমাকে তুমি কাজ দাও আজকে তোমাকে কাজ দিতেই হবে আমাকে বলো কি কাজ করো বলো বলো বলো বলো আর তুমি বলো বলো বলো ও আচ্ছা তুই কাজ করবি আচ্ছা ঠিক আছে কাজ করবি তো দাঁড়া আমিও দেখছি তুই আজকে কত কাজ করিস দাঁড়া দাঁড়া এক্ষুনি দাঁড়া আমি এক্ষুনি আসছি দাঁড়া দাঁড়া কাজ করবি তো বাজারের ব্যাগ টাকার ব্যাগ আর এই লিস্ট আমি এইগুলো দিয়ে দিলাম যা যা লিস্টে আছে সব বাজার করে আন যা তো আজকে একটা কাজ করতো আমার কাজ করবি তো তুই এনে যা কাজ করে আন যা যা লিখেছিস সেম সেম বাজার করবি একটা যদি উল্টো পাল্টা যদি তুই জিনিস করেছিস পিঠ আমরা তুলে করে দিচ্ছি এনে যা বাজার করেন যা <laughs> এইটুকু এই কাজ বাজার করে আনা এটা আমার ডায় হাত থাকে এমন বাজার করে আনবো না চমকে যাবে দাও বাজারে বেড়া কোথাও করে আনছে দাও বাজার করতে আজকে যা বাজার করে না তুমি বলবে আজকে তুমি যা উপকার করলি আমার দেখো আমি বাজার করতে যাচ্ছি ঠিক আছে আরে ঠিকঠাক ভাবে সবকিছু ভালো করে কিনবে কিন্তু মা তুমি একটুখানি বিশ্বাস রাখো তুমি বলছি না তুমি আজকে এত খুশি হবে আমার বাজার দেখে তোমাকে ডেইলি বাজারে পাঠাবে তুমি বাজার করতে যাচ্ছি তাহলে ঠিক আছে আজকে আমাকে দেখিয়েই দেবো যে আমিও বাজার করতে পারি হ্যাঁ সবসময় একটা কথা বলে পারি না পারি না পারি না আজকে এমন বাজার করবো না চমকে যাবে সবাই চমকে যাবে যাক বাজার করে আনি আমি হ্যাঁ? ভগবান আমারে ভুল এদের বাজার পাঠানো ভগবান কি যে বাজার করছে কে জানে কি বাজার করে ভগবান জানে আমার কি কপাল হয়েছে রে কি নিয়ে জন্ম নিলাম একটা কাজ করে না পুরো বাজার কিনে নিচ্ছে বোধ কখন আসবে কে জানে পুরো কখন রান্না করবো আমি মা এসে গেছি এসে গেছিস ধন্য করলি এসে এক ঘন্টা ধরে কি বাজার রাজা বলেছিল সব বাজার করে এনেছি এই দেখো পুরো চমকে যাবে দেখলে দেখো কি কি বাজার করেছিস তো জন্মের ভারী দেখো না কি বাজার করেছি পুরো চমকে আচ্ছা, যাবে দেখছি আমি কি চমকে যাই না যাই দেখি তো বাজারে ব্যাগটা খুলে তো দেখি আরে তুই আলু পাসনি হ্যাঁ পল্টুর দোকানের উল্টো দিকে দোকান আলুর খুঁজে পাসনি আমি জানতাম না তুই জানতিস না হে ভগবান আমার বাজারে পাঠানো আজকে ভুল হয়েছিল এটা কি তুই ফ্রেঞ্চ ফ্রাইজ তো মা আলু পাইনি ওই জন্য ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেট নিয়েছি তুই আলু পাসনি বলে ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে নিয়েছিস দেখি কত দাম আড়াইশো টাকা ফ্রেঞ্চ ফ্রাইসের দাম তুই দু কিলো আলুর দাম কত জানিস কত চল্লিশ টাকা আর তুই আড়াইশো টাকা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস কিনেছিস কি টাকা নষ্ট করতে শিখেছিস রে বাবা কি টাকা নষ্ট করতে শিখলি তুই তুই তোদের পাঠানোই ভুল হয়েছে আমার বানাবে তো শুধু আলু ভাজা ওজনই হ্যাঁ? নিয়েছি আলু দিয়ে শুধু আলু ভাজা করে হ্যাঁ কি রে তুই কিচ্ছু জানিস না আমি কি ফ্রেঞ্চ ফ্রাইস আলু তরকারি করবো সারাদিন তো আলু ভাজা করে করে খাওয়াও আলু ভাজা বানাও ওই জন্য ফ্রেঞ্চ ফ্রাইসের প্যাকেট কিনতে হয়েছে কী করবো আমি সারাদিন আমি আলু ভাজা করি তোকে যে বাদাম আনতে বললাম বাদাম এনেছিস কি দেখো না ভেতরেই আছে ভেতরে কোথায় এটা কি তোকে আমার বাদাম কে আনতে বলেছে চারশো টাকা রামানুজের দাম খোলা বাদাম দশ টাকা পাওয়া যায় তুই চারশো টাকা দিয়ে আমার জন্য আমার নেই এভাবে টাকা নষ্ট তোর আজকে ফোন বেচে যদি না মানে হ্যাঁ এভাবে টাকা নষ্ট তোর এভাবে টাকা নষ্ট এটা কি এটা কি মা কোল্ড ড্রিঙ্কস গ্রামরা দেখছো কোল্ড ড্রিঙ্কস তুই এটা আনতে বলেছি মা প্লিজ এরকম করো না একটা কোল্ড ড্রিঙ্কস তো নিয়েছি তোকে তো আজকে ছাড়বো না রে তুই দাঁড়া এটা কি পেছনে পেছনে কি এটা এটা কি রে মা ওটা পাস্তা পাস্তা পাস্তা খাবি আমরা কি সালমান খানের মুভি করছি নাকি পাস্তা ফ্যামিলি বিলং করি আমরা পাস্তা মা আমার হোয়াইট সস পাস্তা খেতে ভালো লাগে ওই জন্য নিয়েছি তোমার ওয়াইফাই পাস্তা খেতে ভালো জানো পাস্তা আমি কি দুপুরে রাত্রে তোকে পাস্তা করে দেবো মা তোমাকে আমি আগেই বলেছিলাম আমি এসব পারি না আমি কিছু পারি না আমি আগেই বলেছিলাম তুই পারিস না তুই সারাক্ষণ মোবাইল দেখতে পারিস সারাক্ষণ মোবাইল দেখতে পারিস তুই অত কিছু পারিস না বাজার আনতে বলেছি বাজার মেয়ে কি এনেছে Maggi pasta cold drinks French fries দামি কি আনতে বলেছিলাম লাস্টে বিস্কিট আনতে বলেছিলাম বিস্কিট আনতে বলেছিলাম তুই কি এনেছিস আরে মা বিস্কুটই তো এনেছি এটা কি তুমি এই বিস্কুট আনতে বলেছিলাম তুমি গ্রিন বিস্কুট আনতে বলেছিলে এগুলো দেখাবে মা মা এরকম করো না প্লিজ তোমার আমি যদি না পারি তাহলে কি করবো তুই কি পারলি তুই মোবাইল করতে পারিস মুখ বেঁকিয়ে বেঁকিয়ে টিকটক করতে পারিস এই করতে পারিস তুই বাজার করতে পারলি না হ্যাঁ এই বাজারগুলো কে কিনবে রাত্রিরে খাবে কে দুপুরে খাবে কে রান্না করবে কে আমি এগুলো রান্না করবো এই বিস্কুট রান্না করবো cold drinks Maggi pasta almond আমি এগুলো রান্না করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমাকে ব্যাগটা দাও আমি আবার এটা এগুলোকে ফেরত দিয়ে নতুন করে আনছি দাও দাও দাও মা মা তুই অনেক উদ্ধার করেছিস তোকে আর যেতে হবে না বাবা তুই ঘরে বস আমি বাজার যাচ্ছি তুই না না না তুই আয় তুই আয় তুই বসে মোবাইল টেপ আমি যাচ্ছি তোকে আমার বলাই ভুল হয়েছে বাবা রে তোকে আমি আর জীবনে কাজ করতে বলবো না অনেক কাজ করে উঠা করেছো না মোবাইল নিয়ে বসে যা যা মোবাইল নিয়ে বসতে বস যা মোবাইল নিয়ে কর যা